আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে রেক্টেঙ্গুলার টুল এবং পেন্ট ব্যাকের টুল দিয়ে আমরা ইমোজি ক্রিয়েট করেছিলাম আজকে আমরা সেকেন্ড ক্লাসেও আমরা রেক্টেঙ্গুলার টুল এবং পেন্ট ব্যাকের টুল দিয়ে আমরা আজকে পান্ডা ক্রিয়েট করা দেখব আমরা শুরুতে এরকম একটা ফাইল আমরা এরকম একটা পান্ডা গ্রাফিক ডিজাইন দিয়ে ক্রিয়েট করব এটা একটু ছোট করে নিন এরকম একটা পান্ডা আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে করব আমরা শুরুতে ফাইল থেকে আমরা নিউ একটা নিউতে যাব নিউ থেকে আমরা টেমপ্লেট নেব নেম সেকেন্ড ক্লাস আমরা ইনসিতে কাজ করব ওয়েবের জন্য আট জিবি কালার দেব আর প্রিন্টের জন্য আমরা বলেছিলাম সেম ওয়াইকে আমরা ওয়েবের জন্য যেহেতু কাজ করব আমরা আট জিবি কালার হোয়াইট ওকে একটু ওয়েট করব এখন এখানে আমরা একটা এরকম লেয়ার নেব দেখুন সাদা হোয়াইট যে একটা লেয়ার আছে তার নিচে এরকম একটা ব্ল্যাক শেপ আছে আমরা শেপ নেব আমরা রেক্টেঙ্গুলার টোর থেকে ইলেকট্রিক্যাল মার্কিং মার্কিও টোর ইউজ করবো দেখুন এরকম একটা অবশ্যই আমরা যে কোনো টোলকে আমরা এক একটা লেয়ারে কাজ করব নতুন নতুন লেয়ারে কাজ করব আমরা এখান থেকে আমরা লেয়ার মেনোবার থেকে লেয়ার থেকে আমরা নিয়েতে যে আমরা নিতে পারি অথবা আমরা দেখুন লেয়ার নিচে যে ডিলিট অপশনে এখানে মাউস ধরলে মাউসের কার্সার ধরলে create a new layer option আসে এখান থেকে আমরা নিউ লেয়ার সিলেক্ট করতে পারি ক্লিক করলে আমাদের নিউ একটা লেয়ার হয়ে যাবে এই লেয়ারটা আমরা একটা নাম দিতে পারি আমরা নাম দেওয়ার জন্য এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করব দেখুন এখানে আমরা বডি বডি ঠিক আছে এই লেয়ারের নাম আমরা বডি দিলাম এখানে একটা কালার দিব আমরা ব্ল্যাক কালার দেখুন ব্ল্যাক কালার আছে সাইড দিয়ে ব্ল্যাক কালার আমরা এখান এখান থেকে আমরা প্রিন্ট প্যাকেট রোল সিলেক্ট করে আমরা কালার দেব কালার দেব আমরা সিলেকশনটা উঠিয়ে দেব সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট করে দেব দেখুন কালারটা হয়ে গেছে এটাকে দেখুন এটার উপর একটা সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটাকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার করব ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে আমরা লেয়ারে যাব এখান থেকে ডুপ্লিকেট একটা লেয়ার নেব এটা হলো এটার নাম দেব body two body two selection করার জন্য হোয়াইট দেখুন হোয়াইট এটা সিলেক্ট করার জন্য আমরা এটাকে আমরা সিলেক্ট করব এবং একটা কালার দেব আমরা একটু ফ্রি ট্রান্সফর্ম করে নিই ফ্রি ট্রান্সফর্ম করবো এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম থ্রি ট্রান্সফর্ম করে নেব এটাকে একটু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করে দিতে পারি এখান থেকে ফরগন কালারটা ইউজ করব ফরগন কালারটা ইউজ করে দিলাম এখন এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম আমরা শিফট ধরে সাইড থেকে একটু ই করব তাহলে আমাদের সব দিক থেকে অ্যাকুরেট একটা এ আসবে ইন্টারসেপে এটাকে ফিক্স করে দেব এখন দেখুন এটার উপর আরেকটা আমরা কালার ব্ল্যাক আরেকটা শেপ নেব এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি দেখুন আমরা ডুপ্লিকেট করি লেয়ার ডুপ্লিকেট আমরা লেয়ারে যাব লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার দেখুন এটাকে আমরা নাম দেব ব্ল্যাক body 3 ব্ল্যাক ঠিক আছে এটার কালার দিব আমরা ব্ল্যাক কালার দিব ব্ল্যাক ঠিক আছে এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেবো নিচ থেকেও দিতে পারি এটাকে এই সাইড একটু ভরাট করে দেওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে যাব ওয়ার্প থেকে আমরা থেকে টান দিয়ে এটাকে আমরা ফিস করে দেবো আমরা ইন্টার থেকে এটাকে ফিট করবে দেখুন এরকম একটা শেপ হয়ে গেছে আমরা এর উপরে একটা এরকম হেড দেব আমরা আবার ইলেকট্রিক্যাল মার্কেট চলে যাব এটা অ্যাকুরেট পুল করার জন্য আমরা এটা একটা নতুন লেয়ারে নেব এই লেয়ারের নাম দেব হেড হেড হেড এটার এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকবে আমরা সিলেকশনটা উঠিয়ে দেব সিলেক্ট ম্যানোভার থেকে সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট করে দেব দেখুন এটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করব আমরা এটাকে একটু বড় করে দেব ফ্রি ট্রান্সফর্ম করে এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে দেব ঠিক আছে ওকে এন্টার এটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করবো লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার নিউ লেয়ার এড টু এড টু হোয়াইট আমরা কালার দেব পেন্ট ব্যাকেট টোল দিয়ে সিলেক্ট করে কালার দেব এটাকে আমরা একটু ছোট করে দেবো আমরা এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম যাব ফ্রি ট্রান্সফর্ম থেকে আমরা শিফট ধরে সাইড থেকে আমরা ছোট করে দেব এন্টার চেপে ফিক্স করে দেব দেখুন এরকম একটা শেপ হয়ে গেছে এখন দুইটা আমরা এরকম দুইটা কান দেব আমরা এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুল সিলেক্ট করে এখান থেকে আমরা একটা লেয়ার নেব এটার ব্যাকগ্রাউন্ড দেব ব্ল্যাক সিলেকশনটা উঠিয়ে দেব এখন এই লেয়ারটাকে আমরা এই কালো যে লেয়ারটা আছে আমাদের এই লেয়ারের হেড যে লেয়ারটা আছে এই লেয়ারের নিচে দিয়ে দেব ঠিক আছে এটা মাউস দিয়ে টেনে ধরে আমরা এটা নিচে দিয়ে দিব আর এটাকে একটু ফ্রি ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দেব ইন্টারচেপে করে দেবো এটাকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার বানাবো লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার এটাকে আমরা টান দিয়ে ধরে এই সেটে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে আমরা একটু রোটেট করে দেব ইন্টারসেপে ফিক্স করে দেব দেখুন আমাদের এই শেপটা হয়ে গেছে এখন এখানে দুইটা চোখ দেব আমি এই লেয়ারে যে কোনো একটা লেয়ার নাম দিতে ওয়ান এটা টু এরকম একটা লেয়ারের নাম দিলাম এখন এখানে একটা দুইটা চোখ দেবো আমি দুইটা চোখ দেওয়ার জন্য আমি আবার ইলেকট্রিক্যাল মার্কেটও সিলেক্ট করব এখানে শিফট ধরে অ্যাকুরেট শিফট আনার জন্য শিফট ধরে আমরা নতুন লেয়ারে করব এই লেয়ারের এটা উপরে দিয়ে দিই এই লেয়ারের নামটা দেবো হেড এই লেয়ারটা আমরা ব্ল্যাক কালার ইউজ করব সিলেকশনটা উঠিয়ে দেব দেখুন সিলেকশনটা আমরা উঠিয়ে দিলাম এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে নেব শিফট ধরে সাইড থেকে টান দিলেই আমাদের এটা বড় হয়ে যাবে ঠিক আছে এই শেপটাকে আমরা ডুপ্লিকেট আর একটা লেয়ার করবো লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার এখান থেকে কপি আমরা মাউস ধরে আমাদের দুইটা কপি হয়ে গেছে এটাকে আমরা আর একটা কপি করব লেয়ার এই সাদা হোয়াইট <clears throat> কালার দেওয়ার জন্য আমরা লেয়ার করবো এটাকে আমরা হোয়াইট কালার দেব হোয়াইট এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে আমরা একটু ছোট করে দেব ফ্রি ট্রান্সফর্ম এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম আমরা শিফট ধরে সাইড থেকে এটাকে আমরা আরেকটা লেয়ার করব আরেকটা ডুপ্লিকেট লেয়ার বানাবো দেখুন এটাকে টান দিয়ে ধরে এই সেটে দিয়ে এখানে যে আর একটা দুইটা লেয়ার করব এই লেয়ারকে আমরা কপি করে আর একটু ছোট করে ব্ল্যাক কালার ইউজ করব আমরা লেয়ার ডুপ্লিকেট লেয়ার এখান থেকে আমরা কালার ইউজ করব ব্ল্যাক এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করে দেবো আমরা ফ্রি ট্রান্সফর্ম এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম এই লেয়ারকে আমরা আরেকটা ডুপ্লিকেট লেয়ার করব এই লেয়ারকে আমি উপরে দিয়ে দিলাম ঠিক আছে এখন এই সবগুলো লেয়ারকে আমরা চোখের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে একটা লেয়ারে কনভার্ট করব কনভার্ট করার জন্য আমরা সবগুলো লেয়ারকে কপি করব কপি করার পর <clears throat> আমরা এটাকে মার্চ করব মাউসের রাইট বাটন ক্লিক করে মার্চ করে নেব দেখুন আমাদের এই দুটা লেয়ার একটা হয়ে গেছে এখন এখানে একটা এই শেপ দেবো এটা দেওয়ার জন্য আমরা ইলেকট্রিক্যাল মার্কেট টেরিটর দেব এটা একটা শেপ নেব মাউথ যে কোনো একটা নাম দিয়ে দিলাম এটার ব্যাকগ্রাউন্ড দেব পেন ব্যাকের টুল থেকে সিলেকশন করে এটা সিলেকশনটা উঠিয়ে দেব এটাকে আমরা একটু রাউন্ড করব আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে ফ্রি ট্রান্সফর্ম মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্ফ করে আমরা এটা মাঝখান থেকে একটু টান দিয়ে নিচ থেকে একটু দেখুন এটা আমার তো হয়ে গেছে এটাকে আমরা একটু ছোট করে দেব ফ্রি ট্রান্সফর্ম করে ঠিক আছে ওকে দেখুন হুম হয়ে গেছে আমার এতটুকু কাজ কমপ্লিট এখানে আমরা দুইটা হাতের এ দেব দেখুন নখ আমরা নেওয়ার জন্য আমরা ইলেকট্রিক্যাল মার্কেন্টেটর সিলেক্ট করব এখানে শিফট ধরে আমরা নতুন একটা লেয়ার নিলাম এই লেয়ারের নাম দেব শার্ট এটার কালার দিব হোয়াইট আমরা সিলেকশনটা উঠিয়ে দেব সিলেকশন ওঠানোর পর এই লেয়ারকে আমরা আর একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো লেয়ার ম্যানোভার থেকে লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে নেব ফ্রি ট্রান্সফর্ম শিফট ধরে সাইড থেকে দেখো হয়ে গেছে এখন আমাদের এই হাতে কয়টা শেপ এরকম আমরা শুরুতে একটাই নিলাম আলাদা লেয়ারে আমরা এটা ফিঙ্গার নামেই লেয়ার দেব ফিঙ্গার ফিঙ্গার আমরা এটার ব্যাকগ্রাউন্ড দেব ব্ল্যাক আমরা পেন ব্যাক এক্সো এক্সপেক্ট করে আমরা সিলেকশনটা উঠিয়ে দেব এটাকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার করব ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা এখানে হোয়াইট কালার ইউজ করব হোয়াইট কালার এটাকে আমরা ছোট করার জন্য পেন ব্যাকের টোল ফ্রি ট্রান্সফর্ম করে সাইড থেকে ছোট করে দেব ইন্টারসেপ ফিক্সড এটাকে আমরা আরো দুইটা লেয়ার বানাবো ডুপ্লিকেট লেয়ার লেয়ার এই লেয়ারকে আরো একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো এই দুইটা লেয়ারকে আমরা এই ফিঙ্গারের নিচে দিয়ে দেব যে ব্ল্যাক কালারটা আছে ওটা নিচে দিয়ে দিব দেখুন হয়ে গেছে এখন এই লেয়ারগুলোকে এই জায়গায় এনে আমরা একটু ফ্রি ট্রান্সফর্ম করে নেব একটু ছোট করে নেব ছোট করে সুইফট ধরে সাইড থেকে ছোট করে আমরা এটাকে রোটেট করে দেব দেখুন দেখুন আমরা একটু ফ্রি ট্রান্সফর্ম করে রোটেট করে দেব ফ্রি ট্রান্সফর্ম ঠিক আছে এটাকে আমরা সবগুলো মার্চ করে একটা লেয়ারে বানিয়ে ফেলবো মার্চ করে একটা লেয়ারে মাউসের রাইট বাটন করে মার্চ লেয়ার্স করে এই লেয়ারটাকে দেখুন ফিঙ্গার একটা কপি হয়ে গেছে এই লেয়ারটাকে আমরা আরেকটা লেয়ার বানাবো ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার জন্য উপরের ম্যানোভার থেকে লেয়ার অপশন থেকে ডুপ্লিকেট এখন ডুপ্লিকেট লেয়ার এটা আমরা ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দেখুন আচ্ছা, ঠিক আছে দেখুন এখন আমাদের এই পায়ের শেপটা বানানোর জন্য আমরা সেম ভাবে আমরা ইলেকট্রিক্যাল মার্কেটে সিলেক্ট করব শিফট ধরে আমরা নিব এখান থেকে আমরা কাটার জন্য আমরা রেক্টেঙ্গুলার টোল নিচ থেকে আমরা সমান করে ই করে দেব এটা একটা লেয়ার এটা টেল টেলের নাম দেব টেল এটার ব্যাকগ্রাউন্ড দেব black paint bucket tool select black সিলেকশনটা উঠিয়ে দেব এটা একটু উপরে উঠিয়ে দেব দেখুন উপরে উঠিয়ে দেব এই লেয়ারকে আমরা এই লেয়ারের উপর এরকম আমরা শেপ ট্রেড করব আমরা আগের মতোই ইলেকট্রিক্যাল মার্কেটে সিলেক্ট করব এখান থেকে এরকম একটা নিলাম এটা ফিঙ্গার এটার নাম ফিঙ্গার ঠিক আছে এটার কালার দেব ব্ল্যাক সিলেকশনটা উঠিয়ে দেব এটাকে আমরা ডুপ্লিকেট লেয়ার বানাবো ডুপ্লিকেট লেয়ার দেখুন ডুপ্লিকেট লেয়ার এই লেয়ারে ব্যাকগ্রাউন্ড দেবো হোয়াইট হোয়াইট এটাকে রিড থেকে ফ্রি ট্রান্সফর্ম করে সাইড থেকে মাউস ধরে ছোট করে দেব ঠিক আছে এন্টার চেপে এই লেয়ারকে আমরা ডুপ্লিকেট লেয়ার করব লেয়ার ডুপ্লিকেট দুইটা বানাবো একটা এই পাশে এই লেয়ারকে আরেকটা লেয়ার বানাবো এই দুইটা লেয়ারকে আমরা সিলেক্ট করে আমরা ফিঙ্গারে নিচে দিয়ে দেব দেখুন হয়ে গেছে এখন এইগুলোকে আমরা সিলেক্ট করে আমরা সিলেক্ট করে এটা উপর দিয়ে দেব এবং ফ্রি ট্রান্সফর্ম করে ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করে দেব শেপটা ধরে সাইড থেকে একটু ছোট করে দেব এন্টার ঠিক আছে এখন সবগুলোকে আমরা আর একটা মার্চ করে ফেলব একটা লেয়ারে কনভার্ট করব হ্যাঁ কনভার্ট হয়ে গেছে এখন এই লেয়ারকে আমরা আরেকটা ডুপ্লিকেট লেয়ার বানাবো দেখুন ঠিক আছে দেখুন এটা আমাদের একটা পান্ডা হয়ে গেছে ঠিক আছে দেখুন আমরা খুব সহজেই আমরা এই সবগুলো এই একটা একে আমরা একটা লেয়ারে কনভার্ট করব তার জন্য আমরা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা মার্জ লেয়ার করব দেখুন এটা পুরাটা একটা একটা লেয়ার হয়েছে এটাকে ছোট করার জন্য আমরা এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম থেকে শিফট ধরে একটু ছোট করে নেব এটা একটা আমরা এইভাবে সবগুলো করতে পারি এটা সেভ করার জন্য আমরা দুইভাবে সেভ করব একটা পিএনজি পিএনজি মানে যার ব্যাকগ্রাউন্ড থাকবে না আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে এটা থাকবে না আর জেপিজি মানে ব্যাকগ্রাউন্ড থাকবে আমরা শুরুতে আমরা সেভ দিয়ে আমরা পিএনজি ফোল্ডার নামে আমরা সেভ করব আর জেপিজি একটা সেভ করব আমরা সব সময় দুই ভাবে সেভ করব একটা পিএনজি এবং আরেকটা জেপিজি যে পেজে সেভ করব আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে পরবর্তী ভিডিওতে আমরা ব্রাশ দিয়ে এরকম ডিজাইন ক্রিয়েট করব ব্রাশ ল্যান্ডস্কেপ ডিজাইন এরকম ডিজাইন এরকম ডিজাইন কিভাবে ক্রিয়েট করে ব্রাশ দিয়ে আমরা ফটোশপ দিয়ে আমরা ইউজ করি আমরা থার্ড ক্লাসে এটা দেখব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম